Medet ya Assalamu alaikum Elo kushir moshum Assalamu alaikum Elo khushir moshum मुबारक ईद ईद मुबारक ईद এসেছে মনের মেহফিল জমে উঠেছে এই পাড়া ওই পাড়া সব পাড়াতে চলবে ঈদের বাড়ি আজকে রাতে আর সারাটা দুনিয়া জুড়ে এলো রে আজি ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ পাঞ্জাবি পরব গায়ে নামাজ আদায় হবে ঈদ গাহে বলবো সবার কথা আজ দুয়াতে বন্ধুর বাসায় যেতে হবে দাওয়াতে সবই তোমার মেহরবানি ও মুর্শিদ ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ मुबारक ईद ईद मुबारक ईद हाँ, ईद मुबारक ईद ईद मुबारक ईद अरे ईद मुबारक ईद ईद मुबारक ईद मुबारक ईद ईद मुबारक ईद